শুভ সকাল বন্ধুরা হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমার পরিবারের লোকজনও খুব ভালো আছে দেখতেই পাচ্ছ আমার সব রেডি হয়ে গেছে বিছানা থেকে ঘর মোচা থেকে সবই রেডি হয়ে গেছে আর ওখানে তোমার দাদাভাই জামা প্যান্ট আছে ইস্ত্রি করতে দেবো ইস্ত্রি করে দেবো আর আমি এখানে চান টান করে পুনাম সেরে চুল আঁচড়ানো হয়ে গেছে আর এবার সিঁদুরটা পরবো আর প্রেকটা মাথায় খুঁজে নিলাম কেন ওটা না নিলে আমার মা খুবই বকবে আমাকে ওটা মনে করে নিতে হবে এইবার চুলটা ছাড়িয়ে নিলাম কেননা চিনির মধ্যে চুলটা লেগে থাকলে অন্য সময় কেউ যদি চুলটা আঁচড়াতে যায় না খুব বিরক্তি হয় তো বেশিরভাগ তোমার দাদাভাই বিরক্তি হয় ওই জন্য আমার চুলটা আঁচড়ানো হয়ে যাবে আঁচড়ানো হয়ে যাওয়ার পর সিঁদুরটা ঠেকাবো তাহলেই হবে আর গামছাটা মেলার জায়গা পাইনি ওখানে মিলে দিয়েছে ফ্যানের ওপরে মিলে দিয়েছে এমন কি বলবো আমি সিঁদুরটা পরছি পরে নিচে যাব নিচে গিয়ে সকালে যা রান্না বান্না জোগাড় করব চা করব ওদেরকে খেতে দেবো আমিও খাবো কারণ সকাল সকালে আমি একটু খেয়ে নিই সকাল সকালে একটু না খাওয়া দাওয়া করলে এই সময়টা অসুবিধা আছে কপালে টিপ ছিল না কপালে টিপটা নিয়ে নিলাম আর খানেরটা পড়া নেই খানিকটা এবার পড়তে হবে কারণ মুখটা দেখছি আমি কি একটা মিসিং আছে মুখের মধ্যে এই কানেরটা হাত দিয়ে আনতে গেলাম কানেরটা নিয়ে আসি ওখানে পাইনি এদিকে পেয়েছি কারণ কালকে ওইদিকে রাখিনি মনে নেই গো কোথায় রেখেছি খুলে কানের দুটো পরে নিই কারণ আমি রাত্রেবেলাতে কানের পরে শুই না গো খুব কানে লাগে বলে রাতে কানেরটা খুলে দিই সকালে পরে নিই এবার পরে নিচ্ছি একটা প্যাঁচ পেয়েছি আর একটা কানের প্যাঁচ পাইনি আর একটা প্যাঁচ আনতে আবার কৌটো হাতাতে হবে কেননা কানের প্যাঁচটা কোথায় রেখেছি মনে নেই ভুলে গেছি আমি কৌটোতে আছে ওখানে কৌটো থেকে বের করছি যে একটা প্যাঁচ অন্য কোনো যে কোনো একটা প্যাঁচ হলেই হবে কানের সঙ্গে সেট খেয়ে যাবে অসুবিধা নেই কো ওই জন্য একটা প্যাঁচ পেয়েছি এই কানে লাগাচ্ছি কানে লাগানোর পর এবার আমি দেখে নিলাম যে ঠিক আছে নাকি একবার কানের দুটো ব্যাস আবার কি এবার জলের বোতল থেকে জলের বোতল আর ওষুধ ওই দুটো আমার নিতে হবে কেননা ওই দুটো না নিলে অসুবিধা আছে এই জলের বোতল আর ওষুধ নিয়ে নিয়েছি আর এখানে তোমার দাদাভাই সবজি এনেছে পালং শাক টমেটো কুমড়ো বেগুন আনাই আছে দেখতেই পাচ্ছ আজকে এই সব দিয়ে তরকারি হয়ে যাবে রান্না টান্না করে আর তোমাদেরও দেখালাম যে আজকে কি সবজি এনেছে আজকে শুধু পালং শাক ছিল বেগুন ছিল মূল্য ছিল এগুলোই নিয়ে এসেছে আর যে বাজারে সেরকম কিছু পাইনি দেরি হয়ে গেছিলো ওই জন্য যেটুকু বাজারে এনেছে ওই দিয়ে আজ রান্না করেছি আর রান্নাটা সারার পর কড়াই টড়াই যা ছিল সব মাজা ধোয়া করেছি মাজা ধোয়া করে একটু বসেছিলাম এখন একটু মাজা ধোয়া করতে গিয়ে অসুবিধা হয় তা যেটুকুই পেরেছি সেটুকু করেছি করে বসেছিলাম ও করি একটু নিচে যাচ্ছি নিচে গিয়ে বসি একটু বসার পর এসে খাচ্ছি হ্যাঁ যাচ্ছি ফাঁক পাচ্ছে ভাত খাওয়ার জন্য তা আমার দুদিন পর আমার যেটাকে বলে সবাই স্বাদ বলে অনেকজনা ভিজিয়ে দেওয়া বলে যেটাকে যেদিকে যা নিয়ম বেশিরভাগজন স্বাদই বলে আর আমাদের এদিকে ভিজিয়ে দেওয়া বলে তা আমার এটা ক মাস চলছে সেটাও তোমাদের নিয়ে বলবো আর ক মাসে দিচ্ছে আমাকে সেটাও আমি বলবো তোমাদের নিয়ে আমাদের এদিকে যেটা বলছিলাম যে ভিজিয়ে দেওয়া তা ভিজিয়ে দেওয়াটাই আগে আমরা কখনো দেখিনি অবশ্যই গলাটা বসে আছে ঠান্ডাটা একটু লাগ হালকা হালকা সকাল টাইমটা ঠান্ডা ঠান্ডা পড়ছে না ওই জন্য একটু সময়ে উঠলে উঠি না গো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে গলাটা ওই জন্য দেখি ভিজিয়ে দেওয়াটা তোমার এখানে দেখাবো আর আমিও দেখব কেমন এদের এদিকে পাড়া গ্রামের নিয়ম আমাদের ওইদিকে অবশ্য সত্যি কথা বলতে আমার বাবার বাড়িতে এই জিনিসটা নেই গো তা শ্বশুর বাড়িতে আছে যাই হোক একটা দিকে তো আছে দেখতে পাবো নিয়মটা কেমন কি বটে না বটে নিয়মটা দেখার জন্য আমিও খুবই আগ্রহী হয়ে আছি যে এদিকে কেমন নিয়ম কেমন করে দেয় সব রকম সেটা দেখব আগে সব থেকে বড় কথা কেন এর আগে আমার কখনো হয়নি এই জিনিসটা এই প্রথমবার হচ্ছে তোমাদেরকে নিয়েও দেখাবো আর আমিও দেখবো আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে যে আমার বড় ভিডিওগুলো প্লিজ একটু দেখো কারণ আমার ঘন্টাটা একটু কম হচ্ছে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাই বলছি আমি বড় ভিডিও এমনই দু একদিন পরপর কিংবা সপ্তাহখানিক পরপর দিই কেননা ডেলি পারি না দিতে ওই জন্য বলছি বড় ভিডিওগুলো একটু দেখার জন্য প্লিজ তোমরা একটু বড় ভিডিওগুলো দেখবে লাইক করো কমেন্ট করো করে জানিও আমারও ভালো লাগবে চলো ডাকছে এসে আবার কথা বলছি খাওয়া দাওয়াটা সেরে খাওয়া দাওয়া করে কমপ্লিট খাওয়া দাওয়া করে এই মাত্র এলাম এই মাত্র আসার পর একটু বসি বসে তারপর কেননা খাওয়া দাওয়া করে আর কোনো কাজ করতে পারি না খুব কষ্ট হয় খাওয়া দাওয়া করার পর একটু ঘন্টাখানিক পর কাজ করলে আর অতটা অসুবিধা হয় না কিন্তু এই খাওয়া দাওয়া পরে যদি বলা এক্ষুনি মানে বসে থাকতে খুব কষ্ট হয় আবার এদিকে তোমার কোনো যদি কাজ করা হয় তাহলেও খুব কষ্ট হয় ওই জন্য ওই জন্য খুব অসুবিধা এমনি কোনো অসুবিধা নেই খানিকটু আগে বিশ্রাম নেবো নিয়ে তারপর উঠে গিয়ে রাত্রে মেনু বলেই দিচ্ছি তোমাদের ইনি দেখাবো রুটি কেমন আমি করি কতটা ভালো রুটি করি দেখবে ভারতে ইন্ডিয়া ম্যাপ হয়ে যাবে একদম চলো কিছুক্ষণ পর এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে আটা নিয়ে নিয়েছি প্যাকেট আটা আটাটা কাটা হয়নি প্যাকেট আজকেই প্রথম শিলটা কাটবো কেটে দেখো ময় আটা অল্প নিয়ে নিয়েছি কেননা আমাদের আমার আর পিয়ার লেগে তোমার দাদাভাই বলেছে আমি খাবো না আমার লেগে নিও না কো মাইকো না কো আটা আলাম বেশ ঠিক আছে মাখবো না কো আমাদের মতো চার পাঁচটা করলেই হয়ে যাবে পিয়া বলল যে মামি আমি খাবো খেতে যে ভালোবাসি আমাকে দিও আমি বেশ ঠিক আছে তোকে দেবো ওর জন্য আর আমার জন্য আমি এখানে মাখছি একটু জল একটু নুন দিয়ে অল্প আমাদের দুজনাকার মতো ওই জন্য অল্প নিয়েছি মাখা হয়ে গেছে একটু নরম নরম করে মাখলাম কেননা একটু নরম না করলে বেলতে গিয়ে না ফেটে যাবে ওই জন্য আমি একটু হাতে নিয়ে দেখেও নেবো যে একটু পাতলা হচ্ছে নাকি নরম পাড়া হয়েছে নাকি হাতে বেল মানে হাতটা দিলেই বোঝা যাবে যে ময়দাটা ফেটে যাচ্ছে না ঠিক আছে ওই জন্য দেখে না ঠিক আছে এবার গুছি কাটবো রেখে দিলাম খানিক্ষণ দিয়ে গুছিটা কেটে নেবো ততক্ষণ আমি দিলাম ওইদিকে যেগুলো আছে ওগুলো সব নামিয়ে নিই ওই বেল্লা চাকটি যেগুলো আছে আমাদের এদিকে এগুলোকে বেল্লা বেল্লা চাকটি বলে সেটাই বললাম এই গুছি কাটা হয়ে গেছে এবার এটাকে ইয়ে করব। একটু ময়দা দিয়ে দিলাম হালকা ময়দা অল্প দিলাম কেননা বেশি দিলে পরে পড়ে থাকে ওটা আর প্যাকেটে ঢোকানো যায় না ক ওই জন্য কৌটোর মধ্যে রাখতে হয় বেলা হয়ে গেছে আমার সব রুটিগুলো দেখো আমার রুটি কেমন বেলেছি ভারত ইন্ডিয়ার ম্যাপ তবু আজ গোল হয়েছে আমার রুটি খুব একটা গোল হয় না তো ওটা দেখে নিলাম যে একটু গরম হয়েছে নাকি আমি নিলাম গরম হয়েছে এবার দেওয়া যাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা আগে একটু উল্টে নেবো তারপর দেবো হয়ে গেছে ওটা ইয়ে করা এরকম শিখছি ফুলেছে রুটিগুলো এটা একটু হ্যাঁ, এই দিকটা একটু ইয়ে হয়ে যাবে পুড়ে গেছে এদিকটা একটু পুড়ে গেছে কেননা ওইদিকে আমি সামলাতে পারিনি একটা হাতে ক্যামেরা ছিল দিয়ে এবার কেউ ধরলে পারে ক্যামেরাটা অতটা অসুবিধা হয় না কো আমি নিজেই যেহেতু ধরি ওই জন্য একটু উল্টাতে গিয়ে পুড়ে গেল এক সাইড এটা আর অতটা পুড়বে না কো কেননা এটা আমি একটু সাবধান করে নিয়েছি একটু সরিয়ে ঠিক করে নিলাম এটা ঠিকঠাক ফুলেছে আর নরমও হবে অনেকটা রুটিগুলো একটা একটা করে সবগুলো আমি সেঁকে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে এটাও ফুলেছে এখানে রুটি তিনটে রুটি নিয়েছি আর ঘুগনি আর ওর সঙ্গে শসা কুচিয়ে নিয়েছি কেননা শসা কুচি দিয়ে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটা বাজলে আমি পনেরো আটটায় খেতে বসেছি সাড়ে আটটা বাজে খাওয়া দাওয়া করে ধোয়া পাগলা করে বাসন কুসন গোছ করে রেখে দিয়ে নিচে গেছি একটু খাওয়া দাওয়ার পর একটু বসলে দাঁড়ালে ঠিক হয়ে যাবে ওষুধ খাওয়া হয়েছে একটু এদিক ওদিক করবো শরীরটা ঠিক হয়ে যাবে আর নাহলে খাওয়া দাওয়া করে এসে যদি শুয়ে পড়ি না খুব অসুবিধা হবে ওই জন্য একটু বসি দাঁড়াই আর আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে টাটা বাই গুড নাইট